আমি ভেবেছি মানুষকে হাসানোর যে ক্ষমতাটি আমি অর্জন করেছি সেটি আমি কোনোদিনও হারাবো না শাহরুখ খান আপনার ভয়গুলোকে আপনাকে আবদ্ধ করার মতো খাঁচায় পরিণত করবেন না খাঁচা খুলে দিন অনুভব করুন এবং আপনার ভয়গুলোকে আপনার সবচেয়ে সাহসিকতার দৃষ্টান্তে পরিণত করুন শাহরুখ খান মন হলো সৃজনশীলতার বীজ আর হৃদয় হলো মাটি এখন মন ছাড়া একটি পিস বাঁধতে পারে না শাহরুখ খান